প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন পর্বের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম প্রথম প্রশ্ন কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য চলিত ভাষার বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন প্রমোদ চৌধুরী মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম ভাষা ভাষা কি ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ নির্দিষ্ট পরিবেশের মানুষের বস্তু বা ভাবের প্রতীক কোনটি ভাষা নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক ভাষা মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ব্যাকরণ ও ভাষার মধ্যে ভাষা আগে সৃষ্টি হয়েছে কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে ইশারা বা অঙ্গভঙ্গি উপভাষা কোনটি উপভাষা হচ্ছে অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা দেশকাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে ভাষার ভাষার মৌলিক অংশ কয়টি ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি প্রত্যেক ভাষার ওই তিনটি মৌলিক অংশ থাকে সেগুলো হলো ধ্বনি শব্দ বাক্য কোন অঞ্চলের মৌলিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে কলকাতা নিচের কোনটি সাধুরীতির উদাহরণ তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুসারী সাধুরীতি কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট সাধু ভাষা ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য চলিত ভাষা রীতির ক্ষেত্রে পরিবর্তনশীল এই রীতি প্রযোজ্য বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতা বর্জিত ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত চলিত রীতি তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় তৎসম শব্দের ব্যবহার সাধু রীতিতে বেশি হয় ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল ভাষার চলিত রীতি তদ্ভব শব্দবহুল সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না সাধু রীতিতে অব্যয় পদের দীর্ঘরূপ হয় না চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয় চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ হয় অনুসর্গ নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয় কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয় তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি বাংলা সাধু ভাষা বলতে বোঝায় বাংলা সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষার রীতি সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি তৎসম শব্দের প্রাধান্য বেশি সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি গুরু গম্ভীর কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায় সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি উপযোগী ভাষা হচ্ছে চলিত রীতি নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব মরফোলজি মঙ্গানুবাদ হলো মর্ফোলজির মঙ্গানুবাদ হলো রূপতত্ত্ব রূপতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব ক্রিয়ামূল ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ইত্যাদি ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় রূপতত্ত্বে ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয় শব্দতত্ত্বে কারক ও সমাস আলোচিত হয় বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় বচন লিঙ্গ পুরুষ আলোচিত হয় রূপতত্ত্বে প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের রূপতত্ত্বে আলোচ্য বিষয় বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচ্য আলোচিত হয় বাগধারা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয় ব্যাকরণের উচ্চর উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব কোন শব্দটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না মনস্তত্ত্ব নিচের কোনটি ব্যাকরণের শাখা হয় ব্যাকরণের শাখা হয় ভূতত্ত্ব উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ ছিলেন পানিনি পানিনি কে ছিলেন বৈয়াকরণিক নিচের কোনটি ব্যাকরণের পানিনি ধারা শাকটায়নী বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয় বাংলা ব্যাকরণ প্রথম পর্তুগিজ ভাষায় লেখা হয় কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ প্রাচীন বাংলা ব্যাকরণ a grammar of the Bengali language Bangla ব্যাকরণ প্রথম রচনা করেন বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন এন বি হেলহেড কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হেলহেড রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেন গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় বাংলা ভাষায় ব্যাকরণ কে লেখেন বাংলা ভাষায় ব্যাকরণ লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন Suniti Kumar Chattopadhyay the origin and development of Bengali the language গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ মঞ্জুরি কার লেখা ব্যাকরণ মঞ্জুরি ডক্টর মোহাম্মদ এনামুল হকের লেখা ব্যাকরণ শব্দের বুতুৎপত্তিগত কোনটি বুতুৎপত্তি হচ্ছে ব্যাকরণ শব্দের ক নম্বর বি যোগ আ যোগ কয়রিফলা যোগ অন ভূতোৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল ভূতোৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাংলা ব্যাকরণ এ সংজ্ঞাটি কার এই সংজ্ঞাটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামেই হচ্ছে ব্যাকরণ নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে ব্যাকরণ ভাষা অনুগামী ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে ব্যাকরণ ভাষাকে ভাষাকে বর্ণনা করে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় সন্ধি অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি আ প্রকৃত প্রকৃতি বলতে কি বোঝায় শব্দ ও ধাতুর মূল শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে প্রকৃতি ক্রিয়া শব্দে ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় প্রকৃতি বিভক্তহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয় যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে তাকে বলা হয় প্রত্যয় শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দ শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য নতুন শব্দ গঠন শব্দের কোথায় প্রত্যয় বসে শব্দের পরে প্রত্যয় বসে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শব্দের পরে প্রত্যয় বসে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয় ক্রিয়ার যে অংশকে বিশিষ্ট করা যায় না তাকে বলে ধাতু ধাতু কয় প্রকার ধাতু হচ্ছে তিন প্রকার যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু কোনটি বাংলা ধাতু কাঠ পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত সংস্কৃত কোনটি নাম ধাতুর উদাহরণ মুসরানো কোন ধাতুগুলো মূলত এক প্রযোজক ধাতু ও কর্মবাচ্য ধাতু কাজটি ভালো দেখায় না এই বাক্যের দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ এটি কর্মবাচ্য ধাতুর উদাহরণ যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর এখানে হারায় কোন ধাতু প্রযোজক ধাতু প্রত্যয় কত প্রকার প্রত্যয় দুই প্রকার খেলনা শব্দটি প্রকৃতি ও প্রত্যয় কোনটি খেলনা শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে খেল যোগ না প্রেম শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি প্রেম শব্দটির প্রকৃতি ও প্রত্যয় প্রিয় যোগ ইমন ধার শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি সঠিক ধার শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে ধারী যোগ অ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে নিচে উত যোগ ভিত এটি সঠিক বধিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বৃদ্ধ যোগ ইষ্ণু ঘ নম্বর অপশনটি সঠিক নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খণ্ডিত জ প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি জ প্রত্যয় যোগে গঠিত শব্দ দারিদ্র প্রত্যয়ান্ত শব্দ প্রত্যাশা জনতা শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে জনতা এটি ব্যাকরণের প্রত্যয়যোগে গঠিত হয়েছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে হ্যাঁ, হ্যাঁ।